হ্যালো কোনটা ভিডিওটা দেখছেন

এটা তো আমাদের সেট না এটা কমিটির সেট হ্যাঁ। ঠিক আছে বন্ধু চালা আর দিবে না হ্যাঁ। চালা চালা চালা চালা চালু কর আর দিবে না আর পা দিবে না চালু I'm gonna make you mine.